সজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতা গরম শাড়ির তলে আথুর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে বুঝিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জমি এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমি এত বাড়ি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি বাসের দোলায় আমায় তুলে দে সজনী তোরায় সাজিয়ে গুজিয়ে 沙棘也孤寂。 কি বুকে হাত দিয়ে বলতে পারবে কবে হবে মৃত্যু তার কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে কবে হবে মৃত্যু তার জন্মদিন বিয়ে বার্ষিকী